হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান কি খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোর টোকেনের প্রাইস প্রেডিকশন নিয়ে সাতশী কোর যে টোকেনটা মাইনিং করেছেন অনেকে আমার চ্যানেলে অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা মাইনিং করেছেন এবং অনেক সময় আমাকে নক করছেন যে ভাই কোর টোকেনের প্রাইসটা একটু প্রেডিক্ট করার চেষ্টা করেন অনেকে আবার বলছেন যে ছয় হাজার পাঁচশো কেউ বলছেন একশো ডলার কেউ বলছেন এক হাজার ডলার এরকম প্রাইসে যেতে পারে নাকি তো আজকে আমরা ক্রিপ্টো মার্কেটের সামগ্রিক একটা বিশ্লেষণ দিয়ে বোঝার চেষ্টা করব যে কোড টোকেনটা আসলে কি রকম প্রাইসে লঞ্চ হতে পারে এবং ভবিষ্যতে কি হতে পারে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আমি আপনাকে প্রমিস করছি যে আপনি কোড টোকেনের প্রাইস কি হতে পারে লঞ্চিং প্রাইস কি হতে পারে ভবিষ্যৎ প্রাইস একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন আর সেই সাথে সাথে শুধু কোর টোকেন না এরপরে যে কোনো ক্রিপ্টো কয়েন টোকেন মার্কেটে আসবে সেগুলো সম্পর্কে আপনি কিন্তু একটা পরিষ্কার ধারণা পেতে পারেন তার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে না না তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নয় তেমন কোনো কষ্টের কাজও নয় শুধু একটু ধৈর্য ধরে মন দিয়ে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত তাহলেই কেবল আপনি বুঝতে পারবেন না হলে কিচ্ছু বুঝতে পারবেন না আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন চাইলে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের জন্য আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোর টোকেন নিয়ে কথা বলছিলাম আমরা আচ্ছা কোর টোকেনটা নিশ্চয়ই মোটামুটি যারা মাইনিং করেছেন সবাই জানেন যে কত টোটাল সাপ্লাই নিয়ে তারা মার্কেটে আসতে চলেছে কারণ আমাদের যে মাইনিং অ্যাপস এই অ্যাপসটার মধ্যেই কিন্তু একসময় লেখা ছিল একেবারে হোম পেজে যে টু পয়েন্ট অন বিএন অর্থাৎ two point one billion total supply নিয়ে কিন্তু এই টোকেনটা মার্কেটে আসছে আচ্ছা বিভিন্ন সময় কোরের যে অফিসিয়াল টিম আছে কোরের যে কোর টিম আছে তারা কি বলেছে আমাদের যে কোর হচ্ছে বিটকয়েনের যে চেন এবং ইথারিয়ামের যে চেন এই দুইটা চেনের সমন্বয়ে একটা চেন তৈরি হচ্ছে যে চেনটাতে বিটকয়েন চেনের যে প্রবলেমগুলো ছিল ইথারিয়াম চেনের যে প্রবলেমগুলো ছিল সব সলভ করে একটা সমন্বিত চেন তৈরি করা হচ্ছে যেটা আশা করা যাচ্ছে যে অনেক ডেভেলপড অনেক অ্যাডভান্সড একটা চেন হবে তাহলে নিঃসন্দেহে কিন্তু কোর অনেক এগিয়ে থাকবে যদি তাই হয় তবে তবে তবে একটা কথা এখানে আছে প্রথমেই কিন্তু একটা শিশু জন্ম নিয়ে সে কিন্তু বাবা মায়ের থেকে অ্যাডভান্স হয়ে যেতে পারে না আস্তে আস্তে আস্তে আস্তে তার মধ্যে যে জিন আছে সেটার সাথে বাইরের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স মিলে সে আস্তে আস্তে কিন্তু বাবা মায়ের থেকে অনেক এগিয়ে যেতে পারে কিন্তু প্রথম অবস্থায় যখন সে জন্মালো তখনই কিন্তু বাবা মায়ের থেকে এগিয়ে যেতে পারে না এখানে আমরা বাবা ধরে নিচ্ছি বিটকয়েনকে মা ধরে নিচ্ছি ইথারিয়ামকে আপনি চাইলে উল্টো ধরে নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রথমত যখন একটা শিশু জন্মাবে তখন কিন্তু বাবা মায়ের যে পথ ছিল সেই পথেই সামগ্রিক সেই পথেই তাকে দেখা যাওয়াটাই স্বাভাবিক মনে আছে আমি একটু আগেই বললাম যে করে টোটাল সাপ্লাই হচ্ছে two point one billion bitcoin মার্কেটে আসে অ্যারাউন্ড নাইনটিন মিলিয়ন অর্থাৎ উনিশ মিলিয়ন টোটাল সাপ্লাই নিয়ে এবং ইথারিয়াম মার্কেটে আসে একশো বিশ মিলিয়ন টোটাল সাপ্লাই নিয়ে মিলিয়ন এটা মিলিয়নে আর কোরের টোটাল সাপ্লাইটা কিন্তু টু পয়েন্ট ওয়ান বিলিয়ন সেদিক থেকে কোর কিন্তু বেশ খানিকটা পেছনে পড়ে আছে বাবা মায়ের থেকে এই এত কম সাপ্লাই নিয়ে বিটকয়েন যখন মার্কেটে আসলো তখন তার প্রাইস কত ছিল জানেন অনেকে জানেন অনেকে আবার জানেন না আমি বলে দিচ্ছি আমি যদি ভুল না করি তখন বিটকয়েনের প্রাইস ছিল point zero zero zero eight cent বা এর কাছাকাছি কিছু একটা এবং ইথারিয়াম যখন দুই সালে মার্কেটে আসে তখন ইথারিয়ামের প্রাইস ছিল zero point three one something cent সেই দিক থেকে বিবেচনা করতে গেলে আমরা কিন্তু পোরকে খুব বেশি প্রাইসে এক্সপেক্ট করতে পারি না মার্কেটে কারণ টোটাল সাপ্লাই কিন্তু একটা ক্রিপ্টো কয়েনের ক্রিপ্টো টোকেনের ভালো প্রাইস দেওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তাহলে আমরা কী ধরে নিতে পারি বিটকয়েন ইথারিয়াম তখন জনপ্রিয় ছিল না ক্রিপ্টোকারেন্সি বিশ্বব্যাপী এত ইনভেস্টর ছিল না এত মানুষ সেখানে জুড়ে ছিল না তারা এই প্রাইসে এসছে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে কোর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টে মার্কেটে লিস্টেড হচ্ছে আমরা যখন শুরু হবে ট্রেডিংটা তখন দেখতে পাবো যে কোর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ফিফটি সেন্টে মার্কেট আমরা দেখতে পেয়েছি কিন্তু তারপরে একটু কথা থেকে যায় দেখুন বিটকয়েন কিন্তু এটা স্বীকৃত যে ইথারিয়ামের থেকে অনেক বড় একটা ক্রিপ্টো কয়েন সেইটা যখন মার্কেটে আসলো তখন তার প্রাইস ছিল zero point triple zero eight তার বেশ কিছুদিন পরে অর্থাৎ প্রায় পাঁচ বছর পরে ইথারিয়াম যখন মার্কেটে আসলো তখন তার প্রাইস কিন্তু জিরো পয়েন্ট থ্রি ওয়ান সেন্টের কাছাকাছি এরকম কিছু একটা তাহলে ইথারিয়ামের যে টোটাল সাপ্লাই সেটা কিন্তু একশো বিশ মিলিয়ন আর বিটকয়েনের যে টোটাল সাপ্লাই সেটা কিন্তু ওয়ানলি নাইনটিন মিলিয়নের মতো ছিল টোটাল সাপ্লাই কম হওয়ার পরেও তখন কিন্তু বিটকয়েনের যে লঞ্চিং প্রাইস সেটা থেকে ইথারিয়ামের টোটাল সাপ্লাই বেশি হওয়ার পরেও তার যে লঞ্চিং প্রাইস সেটা কিন্তু বেশ বেশি ছিল এটা কী জন্য হয়েছিল জনপ্রিয়তার কারণে এবং ইনভেস্টর বেশি থাকার কারণে সেই তুলনায় এখন কিন্তু ক্রিপ্টো মার্কেটে অনেক অনেক অনেক বেশি ইনভেস্টর অনেক বেশি টাকা সেখানে ইনভেস্ট হচ্ছে অনেক বেশি ডলার সেখানে ইনভেস্ট হচ্ছে সেই বিবেচনায় যদি আমরা এখন ধরেও নেই যে আমাদের কোর কয়েনটা এটাকে আমি কয়েন বলছি বারবার কয়েন কেন বলে আর টোকেন কেন বলে এটা সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে কোর কয়েনকে আমরা যদি মনে করি যে মার্কেটে সে এক ডলার প্রাইসে আসছে সেটাও কিন্তু খুব একটা ভুল হবে না এই এক ডলার প্রাইস যে প্রেডিক্ট করছি এটা শুধু যে এই আমি যে থিওরি বললাম এই থিওরির উপরে বেস্ট করে সেটা কিন্তু নয় আপনারা যারা দেখেছিলেন এম এক্সি গ্লোবালে কিন্তু একটা লঞ্চিং প্রাইস দেওয়া হয়েছিল এরকম বিভিন্ন এক্সচেঞ্জে এই লঞ্চিং প্রাইসটা দেওয়া হয়েছিল যদিও সেটা এখন নেই তারা সেই আর্টিকেলটা তুলে নিয়েছে অথবা আমি হয়তো খুঁজে পাচ্ছি না সেখানেও কিন্তু zero point nine seven something সেন্টে লঞ্চ হওয়ার একটা কথা লেখা হয়েছিল জিরো পয়েন্ট নাইন সেন্ট মানে তো এক ডলার বা এক ডলারের কাছাকাছি প্রাইসই এছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জ বিভিন্ন সময়ে কিন্তু এই কোরের প্রাইস প্রেডিক্ট করছে তারা কিন্তু লাইভ প্রাইস অনেক সময় দেখাচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কয়েকটি প্রাইস প্রেডিকশন হতে পারে এরকম কাছাকাছি যেতে পারে এখন যে স্ক্রিনে আপনার যে প্রেডিকশনটা দেখছেন যে রেটটা দেখছেন এটাও কিন্তু হতেই পারে তবে আমার মনে হয় আহামরি কোনো প্রাইস ছয় হাজার একশো এক হাজার ডলার এটা লঞ্চিংয়েই যাবে না কোরের প্রাইস তবে হ্যাঁ কোরের প্রাইস অবশ্যই অবশ্যই অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে এমনকি কোর ইথারিয়ামকে টেক্কা দেওয়ার ক্ষমতাও কিন্তু রাখে তবে যেহেতু এখনও লিস্টেড হয়নি এখনও কোথাও কোর লিস্টেড হয়নি কোনো কোনো ইউটিউবার কোনো কোনো ব্লগার কিন্তু লিখছে যে লিস্টেড হয়ে গেছে তারা বাইন্যান্সের একটা স্ক্রিনশট যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা প্রাইস স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বলছে যে বাইন্যান্সেও লিস্টেড হবে এটা আসলে কিছু নয় এটা বাইন্যান্সের একটা কোডিং এই কোডিংয়ের মাধ্যমে বিভিন্ন কয়েন্ট ম্যাক্সিমাম কয়েনের প্রাইস বাইন্যান্সে এইভাবে শো করানো যায় কিন্তু উপরে যে নোটিশটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এই কয়েনটা এখনও বাইন্যান্সের লিস্টেড নয় এই ধরনের আর্টিকেল ভিডিও দেখে আপনারা দ্বিধান্বিত হবেন না কোর এখনও কোথাও লিস্টেড হয়নি লিস্টেড হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টুইটার হ্যান্ডেলে আমরা জানিয়ে দেবো আপনারা সেখান থেকে জানতে পারবেন লিস্টেড হলে কিন্তু কোর অনেক দূর যাবে তবে আমি বলবো যে প্রথমে যখন লিস্টেড হবে তখন আপনারা কোরকে কেউ বিক্রি করবেন না চারটা পাঁচটা দশটা পনেরোটা যাই হোক বিক্রি করবেন না ধৈর্য ধরে রাখবেন এই যে বিক্রি করবেন না আমি বলছি এর দুইটা কারণ আছে এই কথাটা বলার প্রথম কারণটা হচ্ছে হুবি গ্লোবালি হয়তো প্রথমে কোরকে করে ট্রেডিংটাকে চালু করবে ইউএসডিটি পেয়ারে তবে তারা একটা নোটিশ দিয়েছে আমি সেটা একটু আপনাদের সামনে পড়ে শোনাবো if there are no orders on the order book within ninety percent from one hundred percent of the last price all new market orders placed by selling will be cancelled automatically on prevent slippage please ensure that you have done sufficient risk assessment when trading newly listed tokens as they are often subject to high price volatility বলা হচ্ছে যে তারা লিস্টেড তো করবে কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যেখানে ট্রেডিং ভলিউমটা ভালো হচ্ছে না ট্রেডিংটা আসলে হচ্ছে না তাহলে এই টোকেনটা কিন্তু ডিলিস্টও হতে পারে বাইং সেলিং যত অর্ডার থাকবে সব কিন্তু ক্যান্সেল হতে পারে নতুন টোকেন মার্কেটে আসলে সেটার যে রিস্ক থাকে সেই রিস্ক সম্পর্কে আমাদেরকে জেনে তারপর এখানে বাই অর্ডার সেল অর্ডার বসাতে বলছে আমি বলছি এখন ডিপোজিট করারও কোনো দরকার নেই আপনার মেটামাস কোয়ালিটি যখন উইথড্র হবে থাকুক এরকম পরে থাকুক ওখানে প্রাইসটা ডেভেলপ হোক ঠিকঠাক মতো র্যান্ডমলি ট্রেডিং চালু হোক আমরা তখন ভালো প্রাইসে এটা বিক্রি করতে পারবো এখনই কেউ বিক্রি করবেন না আমি নোটিশটা পড়লাম এবং স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই নোটিশটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে বিক্রি না করার যেটা প্রায় সমস্ত ভিডিও জুড়েই বলে আসছি কোরের প্রাইস কিন্তু ইথারিয়ামকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে তবে তাকে সময় দিতে হবে আপনি যদি কালকে লিস্টেড হলে পরশু দিন আশা করেন যে সেটা পরশু দিন ইথারিয়ামকে ছাড়িয়ে যাবে ইটস টোটালি ইম্পসিবল একটা এখন পর্যন্ত কিন্তু মার্কেটে যত ক্রিপ্টো টোকেন আসছে কারোরই রেকর্ড নেই যে বিশ ডলারের উপরে তারা লঞ্চিং প্রাইস দিতে পেরেছে দেখাতে পেরেছে সো মনে হয় না যে কোর এক ডলার এক ডলার সামথিং বেশি হলে দুই ডলারের উপরে লিস্টিং প্রাইস দেখাবে তবে ধৈর্য ধরে রাখুন কোরকে সময় দিন কোর কিন্তু আপনাকে মিরাক্কেল দেখাবেই দেখাবে আমি বলছি ধৈর্য ধরে আপনার মেটামাস কোয়ালিটি রেখে দিন এটাকে কোনো এক্সচেঞ্জে আপাতত ডিপোজিট করারও দরকার নেই এটা আমি বললাম আমার নিজস্ব রিসার্চ এবং নিজস্ব মতামত থেকে আপনার মতামত কি আপনার রিসার্চ কি বলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হতে পারেন চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন টাইম টু টাইম সকল আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে